वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाशाकल्पतरुश्य कृपा सिंधु व्यवच पतितानंग पावनेभ्य नमो नम मूकं करोति वाचा लंग पंगुं लंघयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तुलसीदेव वै पिया वै केशवश কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্তৈ নমো নম নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসম তথো জয়োমুদীর সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরীপত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত सदानुरक्तगुरुभक्तियुक्तो भक्तिप्रमदाक्ष जगोद्वरुण्य धैर्यं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनु तं शरण्यं भीतात्युहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुजित किमपि गवधूष्वदर्श पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा श्रीकृष्णचैतन्यप्रभुनितानन्द श्री अद्वैतगदाधर शिवसदी गौरभक्तबिन्द श्रीकृष्णचैतन्यप्रभुनितानन्द श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे हरे राम हरे राम राम राम हरे हरे আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকিতর কমলায়তাক্ষ ভীষ্বরো দ্বিজবরো যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Namami Gange Tavapadupankajam Surasurairbandito Dibbarupam Bhuktin Chamuktin Sinitam भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वरानसिपुरपति भज विश्वनाथं वागीसजस्वदने लक्ष्मीर्जस्य च वक्षसि यस्यास्ति हृदय संवीर त्वं निशिङ्गमहं भजे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे हरे राम हरे राम राम राम, राम हरे কৃষ্ণৎ কীর্তন গান নর্তন কলা পথজনী ভ্রাজিতা সদ্ভক্তা বলিহংস চক্রমধুপ সেনী বিহারাস্পদম কর্ণানন্দী কলধ্বনির্বহতু মে জুহামরু প্রাঙ্গণে শ্রীচৈতন্য দয়ানিধে তবলসদ লীলা সুধা স্বর্ধুনী গৌরী গোষ্ঠীপতি শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন কৃষ্ণ প্রীতির এমন এক আশ্চর্য অলৌকিক শক্তি আছে যার সামনে যত আমাদের নৈতিকতা মোরালিটি আদি যা কিছু আছে সেগুলো সব তুচ্ছ হয়ে যায় গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন কৃষ্ণ প্রীতির এমন এক অলৌকিক শক্তি আছে যার সামনে আমাদের এই জগতের যত আদর্শ যত আমাদের নৈতিকতা এগুলো সবই অত্যন্ত তুচ্ছ হয়ে যায় যদি আমার কৃষ্ণ ভজন কৃষ্ণ সেবার জন্য এই যত জাগতিক নীতি আদর্শ এগুলো যদি আমাকে ছুঁড়ে ফেলে দিতে হয় আর তাতে যদি এই সামাজিক লোক সব নিন্দা করতে আরম্ভ করে এ আপনি কি করছেন এটা তো উচিত না আপনার সেই নিন্দাটাকে আমি অত্যন্ত হাসি মুখে সামাজিক যত আদর্শ আচার সামাজিক যত আদর্শ যত নৈতিকতা সেগুলোকে যদি আমার কৃষ্ণ সেবার জন্য ছুঁড়ে ফেলে দিতে হয় তাতে যদি সমাজের লোক আমার নিন্দা করতে আরম্ভ করে আপনি কি করছেন এগুলো সেটাও সেই নিন্দা উপহাস আমি খুশি মুখে আনন্দে সেগুলো গ্রহণ করে নেব এ ধরনের মানসিকতা আমার থাকা দরকার কৃষ্ণ ভজনে এরকম মানসিকতা থাকা উচিত আচার্যের কর্ম হল অপ্রাকৃত জগতের নিছক সত্য কথা কীর্তন করা আচার্যের অন্য কোনো কীর্তন নাই আচার্য চাইবেন অপ্রাকৃত জগতের এই অক্ষয়তব্য সত্য কথায় যেন স্থাপিত হয় জগতে সকলের যেন পরম মঙ্গল হয় এছাড়া এক বিশুদ্ধ সারুগুরু সাধুগুরু বৈষ্ণবের অন্য কোনো কীর্ত থাকতে পারে না শিল বহুপাত জানাচ্ছেন লোকের যে অজ্ঞানটা আছে লোকের মধ্যে যে অজ্ঞানটা আছে সেটাকে কাটাতে হবে লোকের মধ্যে যে অজ্ঞানটা পড়ে রয়েছে অজ্ঞানটা রয়েছে সেটাকে কাটাতে হবে যদি লোকের মধ্যে যে অজ্ঞানটা রয়েছে সেটাকে না কাটিয়ে আমি তাদেরকে ভ্রান্ত পথে পরিচালনা করি তাদেরকে অকর্তব্য সত্য কথা না বলে আর্ধেক সত্য কথা বলি পরম পূজাত কেশব গোস্বামী বলছেন half truth is not truth অর্ধসত্যটা অর্ধসত্যটা একেবারে মিথ্যার থেকেও ভয়ঙ্কর অর্ধসত্য আমি বললাম সত্য কথা আর্ধেক বললাম সেটা একেবারে মিথ্য কথা বলার থেকে অনেক বেশি ভয়ঙ্কর ডেঞ্জারাস যেটা শঙ্করাচার্য করেছিলেন লোকে সত্যি কথা বলেন নাই লোকের কাছে যদি অকৈত লোকের কাছে যদি অপ্রাকৃত জগতের অকৈত্য সত্য কথা বলতে গিয়ে আমি লোকের কাছে যদি অপ্রিয় ভাজন হই কেউ যদি আমাকে পছন্দ না করে আমার যদি পপুলারিটি না আসে তাতেও আমার কিছু যায় আসে না কেন আমি আনুগত্য করতে বসেছি শান্তিপুর নাথ অদ্বৈত গোসাই যাকে আপনারা বলে থাকেন অদ্বৈতম হরিণা অদ্বৈত আচার্যম ভক্তি সংসনাথ অবতারম ঈশম তম অদ্বৈত আচার্যম ঈশ্বরম তম অদ্বৈত আচার্যম আশ্রয় সেই আচার্য যাকে গৌরাঙ্গ মহাপু আচার্য বলে নির্ণয় করেছেন যাকে গৌরাঙ্গ মহাপু স্বয়ং আচার্য বলে নির্দেশ করেছেন যাকে নিজের গুরু বলে মানতেন তার থেকে অধিক আমরা আর কি প্রমাণ চাই এর থেকে বেশি আমাদের তো কিছু দরকার নাই যেখানে গৌরাঙ্গ মহাপ্য পরাৎপর অখিলেশ্বর স্বয়ং ভগবান বলছেন ইনি হচ্ছেন আচার্য ইনি হচ্ছেন গুরু আচার্য মাম বিজানিয়াত তাহলে কথাটাকে বিচার করে দেখলে মনে হয় যেখানে কৃষ্ণ স্বরূপে তিনি বলছেন আচার্য মাম বিজানিয়াত আবার এখানে বলছেন ইনি এই যে দেখছেন ইনি হচ্ছে আচার্য যেটাকে বারবার আপনারা মুখস্থ করেন মহাবিষ্ণুর জগৎকর্তা মায়া যশ্রীজ্যোতি অদহ তস্বাবতার এম আচার্য এটা মুখস্থ করা সোজা কিন্তু এটা অনুভবে আনলে পরে সেখানে সঙ্গে সঙ্গে মানুষের যত রকমের ফাজলামি যত রকমের প্রতিষ্ঠা আসা সব পেচ্ছাপ পায়খানার মতো চলে যাবে এটা থাকবে না এদের এটা অনুভব করা দরকার যে অদ্বৈত আচার্য কে তিনি অদ্বৈতাচার্য কোনোদিন অকর্তব্য সত্যের সঙ্গে সিদ্ধান্তের সঙ্গে কম্প্রোমাইজ করেন নাই এই প্রথম কথাটাই আমি শিখলাম না জীবনে আমি নিজেকে বড় বৈষ্ণব বলে প্রমাণ করার জন্য অন্যায়টাকেও আরে জাগে যাক ছেড়ে দে আমরা তো বৈষ্ণব এটাকে বলেননি এটা পরম পূজার প্রভুপাত কেশব গোসাই কেউ কোনোদিনই বলেননি পরম সিদ্ধর গোসাই কেউ কোনোদিন বলেননি অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ এই জড়জগতের একটা ethical character it's an ethical character in this material level what to speak about that প্রাকৃত জগৎ এই প্রাকৃত জগৎও এটা নিষেধ অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না কিন্তু আমি বলছি অন্যায় করছে আমি কিছু বলবো না আমি বড় বৈষ্ণব এটাতে তো অপরাধ হয় এটাতে আমার চেতনার degree level of consciousness can go down ডেভেল ভয়ঙ্কর বিষয় যদি একজন আচার্য বলেন আমি কিছু বলবো না তাহলে আচার্যর কাজ করছেন কেন আপনি তা তো আপনার আচার্যের কাজ করার দরকার নেই আপনি চলে যান জঙ্গলে যখন আচার্যের কাজ করতে হচ্ছে আমাকে প্রভুপাত বলছেন যখন আচার্যের কাজ করতে হচ্ছে তখন এটা আমার দায়িত্ব আমাকে বলতে হবে এটাকে বৈষ্ণবরা দোষ দর্শন করেন না এটা সবাই জানে প্রভুপাত বললেন এটাকে দোষ দর্শন বলে না মিথ্যা সিদ্ধান্ত উল্টো সিদ্ধান্ত বিচার বৈষ্ণবের ওপর অত্যাচার হচ্ছে আমি নিজে কিন্তু গিয়ে বলতে পারি এটা কি করছো তুমি ওনার সঙ্গে আমি বলবো না এটাতে বৈষ্ণবতার সর্বনাশ হয়ে যায় প্রপাত বলছেন বৈষ্ণবের অপমানে বৈষ্ণবের অবমাননায় চুপ করে থাকা মৌন থাকা এটা অভক্তির লক্ষণ বৈষ্ণবের অবমাননা বৈষ্ণবের উপর অত্যাচার হচ্ছে আমি জানি অন্যায় করছে আমারই এক গুরু ভাই আমি বলতে যাচ্ছি না এটাকে বলে হচ্ছে ভক্তির সর্বনাশ এটা প্রপাত বলছেন বৈষ্ণবের অবমাননায় অবহেলায় সেখানে যদি প্রতিবাদ না করতে যাওয়া হয় এটাকে বলে ভক্তির সর্বনাশ কিন্তু এই সামান্য কথাটা আমি শিখতে পারলাম না ছিল অদ্বৈত গোচারের আদর্শ দেখতে গেলে দু ঘন্টা এক ঘন্টা কিছুই নয় এটা অনন্তকাল যদি হরিকথা বলা হয় তাহলেও আমার মনে হয় চৈতন্য মহাপু স্বয়ং শেষ করতে পারবেন না আমি তো কোন ছাড় চৈতন্য মহাপু এই শান্তিপুরে দেখিয়েছেন যখন হরিদাস ঠাকুরের ওপর তার অত্যন্ত ভালোবাসা ছিল তিনি যখন হরি হরি তিনি যখন হরিদাস ঠাকুরকে এখানে নিজের কাছে রেখেছিলেন প্রসাদ দিয়েছিলেন এই সমস্ত শান্তিপুর হচ্ছে একটা স্মার্ত রঘুনন্দন আচার্যের স্মার্তের একটা বেল্ট একটা ভয়ঙ্কর এটা একটা এটা একটা বলা হয় দুর্গ it's an one kind of fort in a fort of of স্মার্ত রঘুনন্দন এই এখানে এখানে কোনো রকমের শুদ্ধ ভক্তির কোনো কথা কোনো দিন কেউ গ্রহণ করতে চায়নি আজও গ্রহণ করছেন কিনা আমি তা জানি না আমি তো গত তিন বছরও আসিনি এর মধ্যে আশ্চর্য ব্যাপার শুদ্ধ ভক্তির বিষয়টা কেউ আলোচনা করতে চাইছেন না বলতে চাইছেন না লোকে বুঝুক শুদ্ধ ভক্তি এটা চাইছেন না অদ্বৈত গোসাই কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন যখন হরিদাস ঠাকুর বলেছিলেন আপনি আমাকে সাধ্যের পাত্রটা দিচ্ছেন কি করে আমি তো পতিত এরকম আমাকে তো দেওয়া উচিত নয় হরিদাস ঠাকুর বলছেন তুমি শান্ত থাকো কোনো চিন্তা নেই সেই আচরিব যেই শাস্ত্র মতে কয় হোয়াট ইজ রিটিন ইন শাস্ত্র according to that I can speak I can not compromise with the material world এই জড়জগতের সঙ্গে আমি কম্প্রোমাইজ করবো না যেটা শাস্ত্রে আছে আমি সেটাই বলবো তুমি প্রসাদ পেলে কোটি কোটি এরকম ছাড় ব্রাহ্মণ এই জগতের কোটি কোটি ছাড় ব্রাহ্মণ এদের থেকেও তোমার একজনের প্রসাদ যদি পাও যথেষ্ট অনেক বেশি তোমার একা যদি প্রসাদ পায় এ কোটি কোটি ছাড় ব্রাহ্মণ এ কিছু আমি খাওয়াবো না তারা কিন্তু আন্দোলন করেছিলেন কিন্তু অদ্বৈত কোথায় ভয় পেয়ে গিয়ে নিজের নীতি সিদ্ধান্ত বদলাননি তিনি বদলাননি তারা কিন্তু বয়কট করেছিলেন প্রসাদ ছেড়ে দিয়ে চলে গেছিলেন আমরা প্রসাদ পাবো না ঠিক আছে যাও তারপর আমি সিদ্ধান্ত বদলাতে পারবো না আমি সিদ্ধান্ত বদলাতে পারবো না কেন একজন আচার্যের রং সিদ্ধান্ত আচরণ চরিত্র আমাদের সমস্ত সমাজকে ডিস্ট্রয় করে ধ্বংস করে দেবে এই জন্য যত কিছু সাধারণ ব্যক্তির যত পাপ বা অপরাধ হয় আচার্যের অপরাধ তার কোটি কোটি গুণ বেশি আচার্য কেন খালি দেশের যদি কোনো রাজা হয় সে প্রত্যেকটা পূজার ওয়ান সিক্স ছ ভাগের এক ভাগ পাপ নিতে হবে যত রাজা আছে any king in this world they are going to take one sixth of any kind of offence they are doing or sinful activities they are bound to take it it's a must ছ ভাগের এক ভাগ তাকে নিতেই হবে এটা নিয়ম সেক্ষেত্রে আমি আচার্যর কাজ করতে গিয়ে আমি সত্য কথা বললাম না আচার্য গোসাই আচার্য গোসাই অর্থাৎ অদ্বৈত গোসাই এই শিক্ষা দেন নাই তারা যখন প্রসাদ বয়কট করে চলে গেছিলেন পরে আবার কুত্তার মতো তারা এসছিলেন আমাদের অপরাধ হয়ে গেছে আপনার ওই ঠান্ডা প্রসাদ কি করব ও ঠান্ডাই খাবো দিন এটা অদ্বৈত গোসাইয়ের শিক্ষা অনেক কথা আলোচনা হয় অদ্বৈত গোসাই লাউড়ে জন্মগ্রহণ করেছেন তার পিতা ছিল এই মাতা ছিল এই তিনি এই করেছিলেন এগুলো তো আছেই কিন্তু অন্টোলিটিক অন্টোলজিক্যাল অ্যাসপেক্ট মরফোলজিক্যাল অ্যাসপেক্ট আমাদের গুরুবর্গ শিখিয়েছেন পরমপুজ শ্রীধর গোসাই মা কেশব গোসাই মারা যখনই কোনো আবির্ভাব তিরোভাব বা কোনো ইম্পর্টেন্ট তিথি আসতো তারা তাত্ত্বিক বিচারটা রাখতেন অদ্বৈত গোচার একটা মানুষ নয় তার বংশধর কজন আছেন আমি গুনে নেবো ছাগলের মতো এটা হতে পারে না অদ্বৈত গোসাইকে আমি এভাবে দেখব না আমি আমার গারু গরুবর্গের আনুগত্য আমি দেখতে চাই অদ্বৈত গোসাইয়ের স্বরূপটা কী তাদের আচার্য স্বরূপটা এটাই তো আমার মঙ্গল করবে অথচ অদ্বৈত গোসাই কি মোটা না লম্বা কালো কি ফর্সা এগুলো জেনে আমার কি এগুলো তো আমার হরিকথা নয় ভাগবতজি মহাপুরাণের প্রচার প্রসঙ্গে এই কথাটা তুলতে বাধ্য হচ্ছি ভাগবতী মহাপুরাণের প্রচার প্রসঙ্গে ব্রহ্মাজি তার পুত্র নারদজিকে বলছেন ইদম ভগবতম নাম জন্মে ভগবতোদিতম সংগ্রহ অয়ম বিভূতিনাম তমে তৎ বিপলিক করো বিপলিং করো হে আমার পুত্র শোনো এই যে ভাগবত দেখছো যেটা আমি তোমাকে দিলাম এই ভাগবতটা আমি তৈরি করি নাই জন্মে ভগবতও দিতাম উদিতাম মানে ভগবান আমাকে বলেছেন আমি ভগবানের থেকে এইটা পেয়েছি আর সংগ্রহ অয়ম বিভূতি নাম তমেই তৎ বিপুলীকৃত তুমি এই এটা বিভূতি ভগবানের অনন্ত বিভূতি তার বিভূতির একটা সার একটা সার সংগ্রহ তুমি এটাকে বিপুল করো যেভাবে পারো এটাকে প্রচার করো এমনভাবে প্রচার করো ব্রহ্মা সাবধান করে দিচ্ছেন পুত্রকে ব্রহ্মা তার পুত্র নারদজিকে সাবধান করছেন যথা হরৌ নীনাম ভগবতী হ্যাঁ নীনাম ভক্তির ভবিষ্যতি প্রত্যেকটা শব্দ কিন্তু মনে রাখতে হবে মৃত্যুর আগে পর্যন্ত আর তা নাহলে সাধুর বেশটা ছেড়ে ফেলে দিতে হবে জঞ্জাল সৃষ্টি করলে অনন্তকাল নরকে যেতে হবে কেউ ক্ষমা করবে না ভগবান এরা বলছেন সংগ্রহ আয়ম বিভূতি নাম তমেই তৎ বিপুলীক করু ওকে ঠিক আছে তারপর বলছে কিন তারপর বলছেন তুমি এই হরিকথাটা বলো লোকের কাছে কিভাবে বলবে এমনভাবে বলো যথা হরৌ ভগবতী নিনাম ভক্তির ভবিষ্যতি ভবিষ্যতি এমনভাবে হরিকথা বলবে তোমার হরিকথার যেন এমন মূল্য থাকে যার কানে একটা শব্দ ঢুকবে তার হৃদয়ের যত কলমস সমস্ত নাশ হয়ে যাবে এমনভাবে হরিকথা বলবে যেন আচরণ থাকে একটা লোকের যেন ক্ষমতা না থাকে আঙুল তুলে দেখানো এই মহারাজ এই নোংরামও করেছে এটা যেন না থাকে তা নাহলে গৃহস্থ ধর্মে চলে যাও এটি ভালো এটি মহাপ্রভু শিখিয়েছেন সেখানে বলছেন যথা হর ভগবতী নিনাম ভক্তির ভবিষ্যতি আর এইভাবে তুমি সংকল্প করো প্রচারে যাবার আগে before going to preaching field, you will have to take determination, resolution. You will have to take resolution that I am going to follow the strict principle laid down by my father, I mean Brahmaji. Brahma যা বলেছেন আমি সেটা মানব onno, অন্য অন্যভাবে প্রচার করব না আমার প্রতিষ্ঠার দরকার নাই আমার টাকার দরকার নেই আমি ওপেনলি ঘোষণা করে দিই সবার সামনে আপনাদের aste hobe na amar kache. আমি সবকে বলে চলে যাও বাউন্স করে চলে যাও আমার আসতে হবে না যা যা বাপের বেটা আছেন তারা শুনবেন যারা বাপের বেটা তারা শুনবেন আর বাকি সব চলে যাও কোনো দরকার নেই তারা এমনিতেই মজা করবার জন্য আসছেন জগতে তারা হরিকথা শুনবন বা কীর্তনের জন্য নিশ্চয়ই আসছেন না ইতি সংকল্প বর্ণয় হে আমার পুত্র এই সংকল্প করে হরিকথা কিন্তু প্রচার করবে কি সংকল্প যথা হরৌ ভগবতী নৃণাম ভক্তির ভবিষ্যতে যদি অন্য কোনো মতলব থাকে অন্য অবিলাস দেশ বিদেশের লোক আমাকে প্রণামী পাঠাবে আমি দীক্ষা দেবো আর ফাইলামও করবো তাহলে তোমার you will have to get punishment for that তোমাকে এত সিভিয়ার পানিশমেন্ট পেতে হবে ই you can not even estimate তোমার তোমার ধারণাই নাই কি ধরনের শাস্তি পেতে হবে এখানে একটা কথা আসে অনেক প্রশ্ন আসে কিন্তু কথা আপনারা সময় দেন না আপনারা খাওয়া দাওয়ায় ব্যস্ত তা আমার কিছু করার নাই আমার প্রথম প্রশ্ন হলো ছিল অদ্বৈত গোসাইকে আমরা জানি সদাশিব তিনি অচিন্ত ভেদাভেদ তত্ত্বের অনুসারে মহাবিষ্ণুর কথা অতীন্দ্র ঠিকই আছে তিনি হচ্ছেন সদাশিব তিনি বৈকুণ্ঠ জগতে তিনি এই জগতের নয় আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে এটা যে অদ্বৈত গোসাই যদি সদাশিব হন আর যদি তিনি মহাবিষ্ণু জগৎকর্তা যে বলে থাকেন তার সঙ্গে অভিন্ন হয়ে থাকেন তাহলে আমরা ভাগবতে দেখতে পাই শঙ্কর ভগবান মাঝে মাঝে ভগবানের সঙ্গে লড়াই করার জন্য চলে যাচ্ছেন একই কী ব্যাপার তিনি জানেন না ব্রহ্মা ব্রহ্মা দেখছি লড়াই করার জন্য চলে যাচ্ছেন ইন্দ্র লড়াই করার জন্য এই ব্যাপারটা কি ব্রহ্মা কি বোকা নাকি ব্রহ্মা কি ফাইলামি করছে নাকি ব্রহ্মা আমাদের আদিগুরু নয় ব্রহ্মা আমাদের আদিগুরু কি না আমাদের গৌরী সম্প্রদায় আদিগুরু হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা কেন ভুল করছেন শঙ্কর কেন ভুল করছেন কি বাবা আরে বাবা আমরা দেখলাম যখন দশম স্কন্ধে গর্ভ গর্ভস্তুতি হচ্ছে যখন গর্ভস্তুতি করছেন দেবকী গর্ভকে গিয়ে স্তুতি করছেন তখন কি বলছেন অর্থাৎ না এটা তো আপনার যখন অপরাধ করেছেন তখন অথা পিতে পদাম্বুজদ্বয় প্রসাদ লেশ অনুগৃহীত এবহি জানাতি তত্ত্বম ভগবান মহিম্ন ন চ অন্যম একোপি চিরম বিচিন্মান without the help of guru Vaishnava by my personal effort in infinity period I can not understand I can not realize ভগবত তত্ত্ব একা আমি গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া নিজে অহংকার করে যে ভাগবত তত্ত্ব জানবার চেষ্টা করি তাহলে অনন্তকালে আমি কোনোদিন পেরে উঠব না এই জন্য ব্রহ্মা বলতে বাধ্য হয়েছিলেন আর গর্বস্তুতির সময় বলেছিলেন সেখানে যে আপনার চরণদ্বয়কে উপেক্ষা করে যারা অনেক কিছু বাহাদুরি দেখাবার চেষ্টা করছেন যে অন্যে যে অন্যে অন্য যারা আছেন আপনার অনেক বাহাদুরি করবার চেষ্টা করছেন আপনার চরণকে দেখবার জন্য আবার আরও অনেক শ্লোক আছে সত্য সসত্যম নিহিতঞ্চ সত্যে সত্যাত্মকম তম শরণম প্রপণ্যা এটা কে করেছিল আমার প্রশ্ন আপনাদের কাছে কে করেছিল ব্রহ্মা করেছিলেন তো না ব্রহ্মা ছিলেন না আরে মহারাজ ওখানে লেখা আছে ব্রহ্মা এবং সব দেবতারা গেছিলেন সবাই তো গেছিলেন গর্বস্তুতি করতে তাহলে কি হলো আপনাদের মাথা খারাপ হয়ে গেল নাকি তাহলে শঙ্কর ভগবান কেন বারবার লড়াই করতে যাচ্ছেন কেন কি বলে ওই ওষুধদের সঙ্গ হয়ে কাশিরাজের সঙ্গ হয়ে বা প্রাক জ্যোতিষপুরে যে আছে ওই যে দুষ্ট ওর নাম কি বানাসুর তাহলে শঙ্কর ভগবান কি মাথা খারাপ হয়ে গেল নাকি ভাগবত কি মিথ্যে কথা বলছেন ভাগবতজি মহাপ্রাজি মিথ্যে কথা বলছেন কি যেখানে ভাগবতজি ভাগবতজি মহাপুরাণে পরিষ্কার লেখা আছে নিম্ন গানম যথা গঙ্গা দেবানম অচ্যুত যথা বৈষ্ণবানম যথাসম্ভু পুরাণানুতম ভাগবতম তাহলে ভাগবতী মিথ্যে কথা বলছেন যেখানে মহাপ্রভু বলছেন ভাগবতী যে অমল কুমার ভাগবতের ওপরে আমরা কোনো প্রমাণ আর শুনতে চাই না শ্রীমদ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্ত্বাদনপরা we are less interested to pay attention to anything else direct Bhagavatam তো যেখানে ভগবান নিজে বলছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি পরম সত্য বস্তুকে গর্বস্তুতি সময় বলছেন সত্যস্য সত্য নিহিতঞ্চ সত্যে স্বাত্মাত্মকম ত্বম শরণম প্রপন্ন আর তাহলে মহারাজ আপনারা পরম সত্য বস্তুকে ভজন করতে এসছেন এসে কি ভেজাল দেবো আমরা যারা মিথ্যের পথে চলছে তাদের সঙ্গে কম্প্রোমাইজ করবো আসো আসো একসঙ্গে বসবো খাবো কোনো দিনই নয় জীবন চলে গেলেও হবে না কোটি জন্মে আমরা কম্প্রোমাইজ করব না আমরা পৌপাদের বংশধর আমরা পরমজীয় শ্রীধর গোস্বামী মহারাজ বংশধর আমরা পরমজীয় কেশব গোস্বামী মহারাজ বংশধর তারা আমাদের সেই রক্ত এ রয়েছে সেই রক্ত ঠান্ডা হয়নি আমরা কখনো উল্টো বিচার করতে পারবো না তাহলে আমাদের এখানে একটা নতুন একটা দিগন্ত খুলে যাচ্ছে একটা দারুণ সিদ্ধান্ত সেটা কি না আমরা দেখছি শঙ্কর ভগবান যখন ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত ভাগবত বলছেন নিম্নগানাম যথাগঙ্গা দেবানাম অচ্যুততা বৈষ্ণবানাম যথাসম্ভব বৈষ্ণবের বউ সম্ভব তাহলে আবার দেখছি লড়াই করছেন এর কারণটা কি কিভাবে এইটাকে আমরা গ্রহণ করব। আমরা কি এভাবে গ্রহণ করবো শঙ্কর ভগবান বোকা বদ্ধজীব না কিভাবে গ্রহণ করব। এখানে একটা নতুন চ্যাপ্টার খুলে যাচ্ছে we can get a new chapter here what is that Shankar ভগবানের আগাগোড়া যে কৃপাটা এটা আমরা অনন্তকালে শোধ করতে পারবো না কেন বা যে যিনি সদাশিব তিনি তো অদ্বৈত গোসাই তিনি মহাবিষ্ণু অভিন্ন তিনি আবার শিবলিঙ্গ রূপে দ্বাদশ শিবলিঙ্গ রূপে বিভিন্ন ভারতবর্ষে রয়েছেন ওই ওই একই কি তাহলে অদ্বৈত গোসাই ভুল করতে পারেন এই কথাটা ভাবাটাও আমার পক্ষে অনন্তকালের নরকপ্রদ আমি ভাবতেই পারি না তাহলে এটা কেন করছেন অদ্বৈত গোসাই শান্তিপুরে রয়েছেন সীতা ঠাকুরানীকে পাঠিয়ে দিয়েছেন যাও গয়নাঘাটি সমস্ত দিয়ে পাঠিয়ে দিয়েছেন পালকি করে গেছেন নিজে যাচ্ছেন না এখানে রয়েছেন এখানে নাচছেন হরিদাসের সঙ্গে হরিদাস ঠাকুরের সঙ্গে হরিদাস বলছেন তোমার এই নৃত্য থেকে বুঝতে পারছি কিছু একটা ব্যাপার আছে তুমি যে উদ্দেশ্যে তপস্যা ভজন করেছিলে সেটা সত্য হয়েছে সত্যিই তাই আগে পরে বিচার করলে দেখা যায় অদ্বৈত গোসাইয়ের মতো আচার্য ইনফিনিটি কালে অনন্তকালে কেউ হবে না কারণ তার আচরণ তার সিদ্ধান্ত বিচার সব সময় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে অদ্বৈত গোসাইয়ের সিদ্ধান্ত বিচার চুল চুল বিন্দুমাত্র এদিক ওদিক হবে না অদ্বৈত গোসাইয়ের গৌরাঙ্গ মহাসুব বাবুর সঙ্গে এই যে মাঝে মাঝে এই ধরনের খটমটি এই যে লীলা আমার প্রভু যদি হয় ঠিক আছে আমার প্রভু যদি আমি দেখি আমি এখানে থাকবো দেখি উনি জানতে পারেন কি না এ আবার কি কথা আমার প্রভু যদি হয় মানে আমার প্রভু যদি হয় মানে তাহলে কি এখনও আপনি সন্দেহ করছেন আপনার প্রভু কি না সন্দেহ করেননি আমাদের মতো রাস্কেল ইডিয়েটগুলোকে শিক্ষা দেওয়ার জন্য যেমন এই দিনের মহিমাটা রাত্রি না এলে বোঝা যায় না যদি আজকে আমাদের রাত্রি বলে কিছু না থাকতো অন্ধকার তাহলে এই আলোর মহিমা জানতে পারতাম না ওই জন্য অন্ধকারটাকেও থাকা দরকার অন্ধকার না থাকলে আমি আলোর কি মহিমা একটা কম্পারেটিভ স্টেটমেন্ট হবে না এই জন্য বৈষ্ণবের বাধা দেওয়ার জন্য অনেক অসুরকুল থাকে তারা বৈষ্ণবের কথা বন্ধ করো এর কথা নষ্ট করে দাও এরকম ধরনের অনেক বিচার থাকে কিন্তু এইগুলো দরকার বৈষ্ণবের হরিকথা বৈষ্ণবের আচরণের বিরোধিত করবার লোকও দরকার বলে কী কথা বলছেন আমি ঠিকই বলছি বৈষ্ণবের শুদ্ধ আচরণের বিরোধিতা বৈষ্ণবের শুদ্ধ সিদ্ধান্তের বিরোধিতা যদি না না থাকে তাহলে আপনারা বোকা বেনে রয়ে যাবেন তাহলে কম্পারেটিভ একটা স্টেটমেন্ট আসবে না তাহলে আমরা জীবনেও বুঝতে পারবো শুদ্ধ ভক্তি কী এই জন্য অদ্বৈত গোসাই ইচ্ছা করে এ ধরনের লীলাটা প্রকাশ করেছেন এ ইচ্ছা করে শঙ্কর ভগবান বানাসুরের সঙ্গে লড়াই করেছেন যাতে করে আমার ভগবান প্রভু কে তার মহিমাটা জানতে পারে লোকে এটা হলে হবে না অদ্বৈত গোসাই অনেকবার এরম করেছেন আমি ঠিক আছে প্রভু ডাকছে প্রভু ডাকছে আপনাকে চলুন শিবাস পণ্ডিতের ভাই এখানে এসছেন তোমায় ডাকছে প্রভু এই অদ্বৈত গোসাই এখানে রয়েছেন শিবাস পণ্ডিতের ভাই এটা বলছে ডাকছে প্রভু ডাকছে ঠিক আছে তুই আগে যা আমি যাচ্ছি কিন্তু গিয়ে বলবি না আমি এসছি আমি অন্য জায়গায় লুকিয়ে থাকবো দেখি আমার প্রভু যদি হয় তো আমার আমাকে ডেকে নেবে তাহলে দেখা গেল কি অদ্বৈত সত্যি লুকিয়ে রয়েছেন মহাপ্রভু বলছেন ওখানে রয়েছে ওখানে নিয়ে আয় শান্তিপুরে এখানে মায়াপুরে এসে নিয়ে আসো ওকে তা ওকে পায়ে পড়ছেন তারপরেও কিন্তু মা তারপরেও কিন্তু অদ্বৈত গোসাই অনেকবার এরম করেছেন যখন মহাপ্রভু তার রূপ দেখিয়েছেন অদ্বৈত গোসাইকে বিশ্বরূপ দেখিয়েছিলেন অদ্বৈত পরীক্ষা করেছিলেন আমার প্রভু যদি হয় তাহলে সে বিশ্বরূপ দেখাতে পারবে নালে পারবে না আমি দেখি প্রভু বুঝতে পেরে সে বিশ্বরূপ তাকে দেখিয়েছেন অনেকবার অনেক কিছু হয়েছে অনেকবার এই কথা বলেছেন আমার প্রভু যদি হয় তাহলে আমাকে এই দেবেন এই করবেন তো এই যে আমরা কথাগুলো দেখছি এটা আমাদের একটা কন্ট্রাডিক্টরি কেন এরকম হবে আমার প্রভু যদি হয় এই কথাগুলো কেন বলছেন বলে এটা এই জন্য বলছেন বদ্ধজীব পদ্মজীব অনন্তকাল ধরে এটা আমাদের মঙ্গলের জন্য বিশ্বাস হচ্ছে না লোকে অতটা গভীরে যেতে পারে না এইসব বিচারগুলো এটা আমাদের মঙ্গলের জন্য অদ্বৈতকে ইচ্ছে করে এই লীলা করেছেন যেমন আমি ভাগবত থেকে প্রমাণ দিচ্ছি পরীক্ষিত মহারাজ সম্বন্ধে কেউ কখনো বলে নাই শিল পরীক্ষিত মহারাজ সম্বন্ধে কেউ কখনো বলে নাই যে পরীক্ষিত মহারাজ একটা বদ্ধজীব বলেছি কি এসো মহাভাগবতাহা তিনি মহাভাগবত অলরেডি ডিক্লেয়ার ভাগবতে ডিক্লেয়ার করে দিয়েছে একবার নয় ঠিকুজির বিচারের সময় অন্যান্য সময় সব সময় চার পাঁচবার আছে এসব মহাভাগবত ইনি মহাভাগবত আচ্ছা মহাভাগবতের লক্ষণ কি মহাভাগবত মহাভাগবতের লক্ষণগুলো কি কি আমাদের দেখে বলতে হবে সর্বভূতে যিনি ভগবানকে দর্শন করেন যিনি কেউ দোষ দর্শন করেন না যিনি তৃষ্ণা আদি সব বাইরে তাহলে পরীক্ষিত মা তৃষ্ণা তো হয়ে গেলেন কেন যে ঋষিটার গলায় একটা মরাসাপ দিয়ে দিলেন এগুলো এই অল্প সময় আলোচনা হয় না মাসের পর মাস বছরের পর বছর আলোচনা করলে তবে এইগুলো বোঝা যায় সেখানে আমার প্রশ্ন হলো এই যে পরীক্ষিত মহারাজ তিনি মহাভাগবত বিং বিং এ মহাভাগবত how it is possible for Parikshit Maharaj to put this kind of question which is absurd. Parikshit Maharaj বলছেন সুখদেব গোস্বামীকে এ কী করে হয় যদি ইনি ভগবান হন পরাৎপর অখিলেশ্বর তো তিনি তাহলে কি করে তিনি আপ্তকাম যদুপতি হি কৃতবান ওই যুগুপসিতম আপ্তকাম যদুপতি আত্মকাম যদুপতি হি কৃতবান ওই যুগুস এই কৃষ্ণ এইগুলো কী করছেন পরদার আভিমর্শনম অন্য লোকের স্ত্রীগুলোকে নিয়ে এ নাচানাচি এ তো ভালো না এগুলো কি করছেন কৃষ্ণ আমরা কি আশা করতে পারি পরীক্ষিত মহারাজ এই প্রশ্ন করতে পারেন আমরা আশা করতে পারি কি তিনি মহাভাগবত তিনি সব জানেন কিন্তু কেন কেন এই কোয়েশ্চেন করছেন তিনি যদি ওই প্রশ্নটা না করেন তাহলে আমরা সুখদেব গোস্বামীর মুখ থেকে কৃষ্ণ তত্ত্বটা জেনে শান্তি পাব না আমরা চিরকাল একটা অন্ধকারে রয়ে যাব এটা তো উত্তর দিয়েছেন সুখদেব গোস্বামী মহারাজ বলছেন সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন এই কথা যে তিনি কখনো অন্যায় করেননি তিনি প্রত্যেকের হৃদয়েতে পরমাত্মা রূপে বসে রয়েছেন প্রত্যেকের হৃদয়ে প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে উনিই বসে রয়েছেন য অন্তঃস্বর স্বকিরণ নেহ দেহভাগ প্রত্যেকের হৃদয়েতে কৃষ্ণ ছাড়া কে রয়েছে বলতে পারো পোকা মাকড় থেকে আরম্ভ করে যত কিছু আছে যাকে বলছো স্বামী যাকে বলছো স্ত্রী সবার ভেতরে একমাত্র কে রয়েছে সে তো কৃষ্ণই রয়েছে যে অন্তশ্চরহ স কিরণ নেই হ দেহবাক কিরণ নেই হ for playing Rasleela he is going to manifest this Rasleela we is sitting inside the heart of everybody in the form of Paramatma. So why we have no point to criticize আমাদের কোনো পয়েন্ট নেই আমরা কৃষ্ণ সঙ্গে কী কী বলবো আমরা সমালোচনা করব। আমরা সমালোচনা করতে পারি না তাহলে পরীক্ষিত মহারাজের যদি প্রশ্ন না আসতো ওই প্রশ্ন যে আত্মকাম আত্মারাম আত্মকাম যদিবতী কৃতবান বই বই মানে নিশ্চিত মেব নিশ্চিত পরিমাণে কৃষ্ণ অন্যায় করছে নাকি পরদারা পরদারাবিমর্শনম এটা কি করে হলো তার উত্তর দিয়েছেন সুখদেব গোস্বামী অনেক কথা এসব আলোচনা করা যাবে না সময় অল্পতা তাহলে আমরা একটা দিগন্ত আমাদের খুলে গেল এই অদ্বৈত গোসাইয়ের যে সন্দেহ এটা পারপাসলি বদ্ধজীব অনন্তকাল ধরে বদ্ধজীব অনন্তকাল ধরে bonded soul for infinity period they are expressing doubt for guru Vaishnava Bhagavan any amount of documents any amount for evidence not sufficient still the oh maybe is not so then but we can do বদ্ধজীবের এটা একটা মর্যাগত বদ্ধজীবের একটা মর্যাগত একটা দোষ এটা করোনার থেকেও ডেঞ্জারাস করোনা একবার মারবে করোনা একবার মারবে কিন্তু এটা বারবার জন্মে জন্মে মেরে দেবে যা মর্গে ঘাটে যা মেরে দেবে আর উঠতে হবে না সেখান থেকে আর সেখান থেকে উঠে আসতে হবে না এমন জায়গা পাঠাবে ফাইলামি দূর করে দেবে তাহলে সেখানে বলছেন অদ্বৈত গোসাইয়ের এই যে একটা আমার প্রভু কিনা যাকে আমি ডেকেছিলাম তুলসী দল এবং গঙ্গাজল দিয়ে গৌতমীয় তন্ত্রে একটা শ্লোক পেয়েছিলেন তিনি তুলসী দল মাত্রেন জলস্ব চলুকেন বা বিকৃণীতে স্বাত্মানম আত্মিব্য ভক্তবৎসলা ভক্তবৎসল ভগবান তোমার লুচিপুরি খাওয়ার জন্য আসেনি তোমার কাছে পাগল ভগবান এসছেন তোমার ভাবটাকে গ্রহণ করার জন্য ভাবগ্রাহী জনার্দন আটটা তুলসী দল একটা গঙ্গাজল যথেষ্ট যদি ভক্তি থাকে অদ্বৈত গোসাইয়ের মতো বা তার কাছাকাছি তাহলে তোমাদের এইসব উৎসবের কোনো মূল্য নাই এইসব উৎসবের কোনো মূল্য নাই যদি সত্যটাকে না করতে পারো অদ্বৈত গোসাইয়ের আনুগত্যে আমাকে এই কথাই আলোচনা করতে হবে আমি জানি জগতের অধিকাংশ লোক এই সব কথা গ্রহণ করবে না কিন্তু যারা গ্রহণ করবে তাদের মঙ্গল হবেই হবে এই গ্যারেন্টি আমি দিতে পারি আমার গুরুদ্বারের নাম নিয়ে এই গ্যারেন্টি আমি দিতে পারি প্রভুপাদের নামে যারা গ্রহণ করবে করবে না করবে না ঠিক আছে চলে যাও তোমার সঙ্গে আমার কোনো মতলব নেই লেনা দেনা নেই তোমার সে কিছু চাইনি নিইনি কিছু অদ্বৈত গোসাই অদ্বৈত গোসাইয়ের এই যে একটা প্রশ্ন আমার প্রভু যদি হয় এটা আমাদের মঙ্গলের জন্য তিনি ইচ্ছে করে করেছেন তাতে কি হয়েছে চৈতন্য ভগবত চৈতন্য চরিতামিত মুরারিগত চর্চা বা আমাদের কি বলে স্বরূপ গোসাই সমস্ত ওভারঅল একটা সিদ্ধান্ত বিচারগুলো যদি আমরা রিকনসাইল করি আমরা দেখব সত্যি তাই যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই যেখানে মহাপ্রভু বলছেন আমার যদি ভক্ত থাকে এ অদ্বৈত তারপরেও তিনি এ ধরনের লীলা করছেন তিনি ইচ্ছে করে যোগ বৈশিষ্ট্য ব্যাখ্যা করছেন এখানে বসে এখানে বসে যোগ বৈশিষ্ট্য ইচ্ছে করে করছেন যে আমাকে প্রভু গুরু বলে আমাকে আচার্য বলে তা আমাকে কৃপা করবে না তাহলে আমি একটা এমন একটা ফোন দিয়ে আঁটবো যাতে প্রভু জোর করে এসে আমাকে আমাকে ধোলাই দেয় আমাকে মারে ইচ্ছে করে আমি করবো হ্যাঁ করে কি করছেন অদ্বৈত গোসাই প্রচার শুরু হয়েছিল গৌরাঙ্গ মহাপু আসির আসার অনেক পূর্বে গৌরাঙ্গ মহাপু আসার অনেক পূর্ব থেকে অদ্বৈত গোসাইয়ের প্রচার শুরু হয়েছিল এই শান্তিপুরে এবং মায়াপুরে এবং যেখানে যেখানে তিনি গেছেন যেখানে তিনি গেছেন সব জায়গায় শুদ্ধ ভক্তি তিনি বলেছিলেন এখানে আমাদের প্রশ্ন হলো তিনি কেন যোগ বৈশিষ্ট্য ব্যাখ্যা করছেন এখানে যোগ বৈশিষ্ট্য কেন ব্যাখ্যা করছেন বলে এই জন্য ব্যাখ্যা করছেন তিনি ইচ্ছে করে লীলা করছেন এই ভক্তি কিছু না জ্ঞানী হলো শ্রেষ্ঠ জ্ঞান হলে কি হবে জ্ঞান হলে কিছু লাভ আছে উইদাউট নলেজ উইদাউট জ্ঞান what we can do is bhakti. Purposely Advaita Gosai doing that. ইচ্ছা করে করছেন যারা প্রভু রেগে যাবে অন্তর্জামী বসে রয়েছেন আর রেগে যাবে রাগ রেগে গেলে তো ভালো আমার রেগে গেলে প্রভু রেগে গেলে ভালো আমার আমি চাইছি প্রভু রাগুক গুরু বলা বেরিয়ে দেবো বার করে দেবো আমাকে গুরু বলেন আমার পায়ে ধুলো নেন আমার এটা সহ্য হয় না কিছুতে বলে কি করলেন যোগ বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে আরম্ভ করলেন কিছু দিনের মধ্যেই গৌরাঙ্গ বলতে পারলেন ওইখানে বেটা নাড়া এখন যোগ বৈশীরা আগে ভক্তি বলছিল আর ও ভীমরতি খারাপ হয়েছে দাঁড়া আমি যাই আমি যাই বলে কি করলেন নিত্যানন্দ আর গৌরাঙ্গ ইচ্ছা করে কি করলেন সাঁতার কেটে এখানে এলেন আর যে জায়গা আমরা যাচ্ছি সেই হচ্ছে এই হচ্ছে সেই জায়গা বড় সৌভাগ্য এখানে আমরা বসে রয়েছে কি করে আমরা আজকে বসলাম কি করে এ স্মার্ট তো এরা বসতে দেবে না এসব কথা বলতে দেবে না যাই হোক সৌভাগ্য হয়েছে গুরুবর্গের কৃপাতে সেখানে ওই জায়গায় গঙ্গা তখন এই দিক দিয়ে যাচ্ছিল সেখান থেকে নিত্যানন্দ গৌর উঠলেন উঠে অদ্বৈত গোসাইয়ের সঙ্গে ওইখানেই মিলন হয়েছিল ওই সেই স্থান তারপরে গোসাইয়ের শ্রীপাঠ তো আছেই অদ্বৈত গোসাইয়ের ঋণ আমরা অনন্তকালে শোধ করতে পারবো না মহাপ্রভু এসে কি করলেন প্রথমে যখন এসছিলেন যোগ বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে বলে এ বারান্দায় যেখানে ব্যাখ্যা করছে ওখান থেকে চুলে ধরে টেনেছেন টিনে বা পিটিয়ে পিঠে মারতে আরম্ভ করেছেন বারান্দাতে আর সীতা ঠাকুরানি হচ্ছে যোগমায়া সীতা ঠাকুরানি যোগমায়া তিনি কাঁদতে আরম্ভ করেছেন আর বুড়া ভর্তা বুড়া মেরো না মরে যাবে কত আর মারো এ তো আর কিছু থাকবে না বলে মারছেন আর অদ্বৈত হাসছেন আর সীতাদেবী কাঁদছেন মরে যাবে এইরকম ধরনের মারছে লাস্টে কি করলেন মেরে ফেরে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে বারান্দায় বসলেন গৌরাঙ্গ যোগাসনে এবার অদ্বৈত গোসে হাসছেন ভালো হয়েছে এতদিন তুমি আমাকে ভন্ডিয়ে বেরিয়েছ হ্যাঁ তুমি আমাকে ঠকাবার চেষ্টা করেছো আজ কিরাম ঠকালাম তোমাকে প্রভু জানেন প্রভুও জানেন তো ওর মনোবাঞ্ছাটা পূর্ণ করার জন্য তিনি কি করলেন এসে পেটালেন তো অদ্বৈত বললেন আজ আমার মনোবাঞ্ছা পূর্ণ হলো যদি অদ্বৈত গোসায়ের অবদান সম্বন্ধে তার কৃপা সম্বন্ধে আলোচনা করা যায় তাহলে আমরা দেখব একের পর এক তার নামপ্রেম প্রচার প্রসঙ্গ থেকে শুরু করে তার সন্ন্যাস নেওয়ার পর যে উন্মাদ অবস্থা সব ক্ষেত্রেই অদ্বৈত গোসাইয়ের একটা বিরাট একটা ভূমিকা আছে এমন একটা আশ্চর্য যে আলোচনা আমরা মাত্র এক ঘন্টা দু ঘন্টা আলোচনা শেষ করতে পারি না এটা হয় না অদ্বৈত গোসাই বাস্তবিক পক্ষে যদি আবির্ভাব বলা যায় আমাদের হিস্টোরিক্যাল এভিডেন্স হলো ঐতিহাসিক প্রমাণ হলো তিনি লাউড়ে জন্মগ্রহণ করেছেন কিন্তু যদি আমরা বিশ্বনাথ চক্রবর্তীবাদের বিচার বিচারটা গ্রহণ করি যে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের মধ্যে কে বড় কে বলবে কে বলতে পারে এখানে কে বড় হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর মধ্যে কে বড় হিরণ্যাক্ষ বড় হিরণ্যকশিপু বড় না কি করে কি করে বড় হলো বলতে হবে কারণটা কারণ নিষেক যেটাকে বলে নিষেক যৌন নিষেকটা এটা প্রথম হয়েছিল ওর অর্থাৎ জায়গট ফর্মেশন জৈগ জায়গ জায়গট ফর্মেশন মেডিকেল টার্মে সেটা ওর প্রথম হয়েছিল অর্থাৎ প্রথম জায়গট প্রথম ওর হয়েছিল ওরা মানে ও তাহলে বড় কিন্তু বেরোবার সঙ্গে মায়ের পেট থেকে প্রথমে পড়েছিল কিন্তু এই ভাইটা তাহলে কীরকম সুন্দর বিচার তাহলে অদ্বৈত গোসাই কিন্তু অদ্বৈত গোসাইকে আমরা কি বলবো অদ্বৈত গোসাই কিন্তু বাস্তবিক আবির্ভাব হয়েছে কিন্তু এখানে মায়ের গর্ভে এসেছিলেন প্রথমে যদিও আমি জড়জগতে যদি আমি জড়জগতের যে জন্ম সেই কথা আমি বলবার জন্য এটা বলি নাই নিশ্চয়ই আমি জড়জগতের পিতামাতার থেকে যে এরকম কথা বলবার জন্য আমি এটা বোঝাই নাই কিন্তু এ কথা ঠিক কথা যে ওর গর্ভে আমি নাভাদেবী এবং কুবের আর অদ্বৈত গোসাইয়ের পূর্বাশ্রমের নাম ছিল কমলাক্ষ তাহলে এই কথাটা বলবার জন্য আমি বলেছি মায়ের গর্ভেতে প্রথম এসছিলেন আমি এই কথা বলতে চাইনি জড়জগতের যেমন জন্ম হয় সেই পদ্ধতিতে কিন্তু ভগবান তিনি তার জন্ম তো ওই পদ্ধতিতে হতে পারে না কিন্তু এটা ঠিক তার আবির্ভাব কিন্তু গর্ভেতে হয়েছিল এখানে কারণ কি করে রাজা রাজা কুবের আচার্যকে অত্যন্ত ভালোবাসতেন তাকে যেতে দেবেন না কোথাও কিন্তু তিনি শান্তিপুরে আসবেন গঙ্গা তীরে বাধ্য হয়ে অনুমতি থেকে যাও এখানে যখন ছিলেন শান্তিপুরে সেই সময় অদ্বৈত গোসাই গর্বে এসেছিলেন লীলা করেছিলেন আর রাজা কাতর হয়ে তার কাছে আবার চিঠি পাঠিয়েছিলেন আপনি দয়া করে আমার এখানে আসুন আমি মরে যাচ্ছি আমি আপনার কাছে থাকবো না তখন রাজার প্রার্থনায় আবার তিনি গেছিলেন তাই জন্য আমরা দেখতে পাই অদ্বৈত গোসাই আবির্ভাবই ছিল কোথায় লাউড়ে সিলেট লাউড়ে বাস্তবিক তা নয় আর শিক্ষাগত ব্যাপার এ তো আর বলবার কথা না ভগবান তিনি স্বয়ং বারো বছরের মধ্যে ব্যাকরণ ভেতর সব এক গুলে খেয়েছেন বারো বছর বয়সে এখানে এসছেন বাবার অনুমতি নিয়ে এখানে একজন আচার্য থাকতো তার নাম হলো শান্তাচার্য শান্তাচার্য একটা টাইটেল তিনি বেদ বেদান্ত উপনিষদ জানতেন ওর কাছে পড়বার জন্য তিনি এসেছিলেন শান্তাচার্য তার কাছে বেদ উপনিষদ পুরাণ ভাগবতম সব দু তিন বছরের মধ্যে ফিনিশ একবার ফিনিশ করে ফেললেন তারপরে তিনি কি করলেন এইখানেই তিনি আমাদের গৌরীয় ভজনের যে মূল যাকে বলা হয় সেই মাধবেন্দু পরিপাতের সঙ্গে এখানে সাক্ষাৎ হয়েছিল এটাও একটা আশ্চর্য আমি বিস্তৃতভাবে কথা বলতে হয়তো পরের বছর যদি বেঁচে থাকি একসঙ্গে এক কথা হয় না তার কৃপা পাওয়ার একটা লীলা করলেন অদ্বৈত গোসাই অদ্বৈত গোসাই মাধবেন্দ্র পরিকাতকে দীক্ষা দিলেন না মাধবেন্দু পড়বে অসুখে কি কী ব্যাপার গৌরকিশোর বাবাজি মহারাজ পৌপাতকে দীক্ষা দিলেন তো পৌপাত দিয়ে গৌরকিশোর কাকে কে কাকে দীক্ষা দিল আমরা we are in confusion who is given given to initiate hmm we are in confusion আমরা সন্ন্যাস তো দেখতে পাই এবং দীক্ষা তো দেখতে পাই যে গৌরাঙ্গ মহাপ মন্ত্র দিচ্ছেন গুরুকে গুরু থেকে মন্ত্র নিচ্ছেন দেখো এই মন্ত্র আমি একটা স্বপ্নের মন্ত্র এই মন্ত্র কি না মানেটা কি মানেটা কি হলো তিনি অদ্বৈত গোসাই কার থেকে তিনি তো মহাবিষ্ণু তার আবার দীক্ষার গিয়া তথাপি করেন একটা লীলা করে দেখা তো আচার্যের কাজ তো গুরু গ্রহণের লীলা থেকে আরম্ভ করে আদৌ গুরুপদাশ্রয় তসমাৎ কৃষ্ণ দীক্ষা আদি শিক্ষানম তো প্রথম থেকে এগুলো চলবে তা দীক্ষাই নিল না তা মশাই আপনার কথা কে শুনবে আপনি দীক্ষাই নেননি আপনার পরিচয় কী পরমে কেশব গোস্বামী বলছেন তারাই পূর্বে একজন গুরু ভাই ছিল সে পৌপাতকে ধুয়ে মুছে ফেলে দিয়েছিল অপমান করার চেষ্টা করেছিল গৌরীয় মঠকে গৌরীয় বিচারকে ধুয়ে মুছে ফেলে দিতে চেয়েছিল পারেনি এটা আসরিক প্রবৃত্তি তিনি অনেক গৌরীয় মঠের বিরুদ্ধে গ্রন্থ লিখেছিলেন প্রচুর আমি নাম করতে চাই না জীবটা কলুষিত হয়ে যাবে কিন্তু পারেননি যখন এই সব গ্রন্থগুলো লিখেছিলেন কেশব গোস্বামী বলছেন এই গ্রন্থগুলো রচনা করেছে এগুলো হলো গৌরীয় মঠের গৌরীয় মঠকে মারবার জন্য তার ত্রিশুল it is one kind of trident to kill Gaudiya society Gaudiya Math Gaudiya সিদ্ধান্ত এটা হচ্ছে ত্রিশুল কেশব গোসিমা বলছেন এই রচনা করে জগৎকে যত অমঙ্গলের পথে পরিচালনা করছেন কেশব গোসিমা বলছেন আমরা গ্রন্থের বিচার্য বিষয়ে পড়ে দেখব গ্রন্থে কি লেখা আছে আমরা পড়ে দেখবো আগে আমরা শুনতে যাই ওনার গুরুকে সুবোধ সেনের গুরুকে first of all we like to get answer of this question who is it guru because without guru shastra you cannot speak without guru you cannot write anything are at all if you are writing forcefully not authentic right or not আগেকার দিনে নিয়ম ছিল হরিনাম দীক্ষা না হলে তাকে স্বাস্থ্য পড়ানো হতো না গোপাল ভট্ট গোস্বামীর আবির্ভাব দিতে আলোচনা করছিল তখনকার এখন সবাই করবে তার দীক্ষাই হয়নি তার গুরু হয়তো পথিত গুরু তার গুরু হয়তো পথিত আরে যতই বড় বড় মন্দির করা গুরু তো পথিত গুরু তোমার কি দীক্ষা হয়েছে তোমার দীক্ষা হয়েছে নাকি তার দীক্ষাটা হলে তারপর অন্য কথা শাস্ত্রে জ্ঞান জানবে না জানবে অন্য সব কথা পরে আসছে তাহলে দেখা গেল আমাদের কেশব গোস্বামী বলছেন গ্রন্থে কি আছে প্রতিপাদ্য বিষয় what is written in the book, that we can consult after. First of all, I like to know who is his guru, the writer. কেশব গোস্বামী এক থাপড়া মারছেন মুখে এটি হচ্ছে বৈষ্ণবতা এটাকে বলে বৈষ্ণবতা টেনে এক থাপ্পড় মুখে ফাইলামও পেয়েছো তুমি চুপ করে গেছে আজ পর্যন্ত কোনো উত্তর দিতে পারেনি যত প্রতিবাদের ভগবান করিয়েছেন এই গাধাকে দিয়ে একজন আজ পর্যন্ত উত্তর দিতে পারেনি চুপ হয়ে গেছে সব কারণ পরম শ্রীধর গোস্বীমা পরম কেশব গোস্বীমা মা ভক্তিপ্রম বহুপাত তাদের কৃপাতে হয়েছে আমার নিজের অহংকারে হয় নাই আমার নিজের অহংকারই যদি হতো তারা আমাকে একটা শাস্তি দিতে পারত কিন্তু আজ পর্যন্ত পারে না তাহলে দেখা গেল অদ্বৈত গোসাইয়ের এই যে অপূর্ব লীলা অপ্রাকৃত লীলা এই লীলা আমরা এই শ্রীপাটে বসে অন্য ফালতু কথায় যেন আলোচনা না করি অদ্বৈত গোসাইয়ের কৃপা সম্বন্ধে পরাৎপর খালি আলোচনা করা অদ্বৈত কীভাবে দীক্ষা নেওয়ার পর তীর্থভ্রমণে চলে গেছিলেন তীর্থভ্রমণে যাওয়ার পর আমরা কীভাবে মদন গোপালকে পেয়েছিলাম এসব কথা আলোচনার সময় আপনারা আমাকে দেন নাই আর তারপরে বিবাহ প্রসঙ্গ এখানে সীতা দেবী এবং শ্রী নৃসিংহ ভাদুরী তার দুই কন্যা ছিল তিনি স্বপ্নে পেলেন এনাকে দাও সাক্ষাৎ বিষ্ণু আর সীতা দেবী কোনো সাধারণ মহিলা নান তিনি যোগমায়া যোগমায়া তিনি এইসব অপ্রাকৃত গুণগান সিদ্ধান্ত বিচার আমরা করতে চাই সমগ্র জীবন আমরা অন্য কোনো কথা আলোচনা করতে চাই না আজকে এখানে অনেক আমার জ্যেষ্ঠ এসছেন শিল ভক্তিপাবন্ন তীর্থ মহারাজ আদি তাদের শ্রীমুখে একটু সংবাদ কথা কেন যার যেতে হবে ওখানে দাঁড়িয়ে রয়েছে শিগগিরই যেতে হবে বেশি হলে আবার ডবল চার্জ নেবে বলে দিয়েছে যাই হোক তো মহারাজের শ্রীমুখে শ্রবণ করব শ্রবণ করার আগে শেষের প্রথমে যে শ্লোক সেটা উচ্চারণ সেখানে বলছেন কৃষ্ণ কীর্তন গান নর্তন কলা পথজনী ভ্রাজিতা সদ্ভক্তাবলি হংস চক্র মধুপ সেনী আস্পদম কর্ণানন্দে করধ্বনির্বহতু মে জুহামরু প্রাঙ্গণে শ্রী চৈতন্য দয়ানিধে তবলস লীলা সুধা স্বর্ধুনি জয় শ্রী অদ্বৈত গোসাই কি জয় সীতাপতি শান্তিপুরনাথ কি জয় অনন্ত গরি বৈষ্ণববিন্দু কে গৌর প্রেমানন্দে হরি Tay